আর তখন আমাদের খাদ্য ছিল জব কিশমিশ পনির ও খেজুর এটা আবু সাহেদ খুদরি বলছে যখন আমরা আল্লাহ রাসুলের যুগে ঈদের দিনে কি করতাম ফেতরা আদায় করতাম তখন একসা পরিমাণ দিতাম আর সেটা ছিল খাদ্য বস্তু সেই খাদ্য বস্তু কি ছিল জব কিশমিশ পনির এবং খেজুর জব কিশমিশ পনির এবং খেজুর সেই সময়ের প্রধান খাদ্যই ছিল এই চারটে বস্তু আর আমাদের দেশে বর্তমানে প্রধান খাদ্যই হলো চাউল থেকে ভাত এখানে ছা বলতে নবমী ছা বোঝানো হয়েছে বাংলাদেশের হিসাবে আড়াই কেজি চাউলের সমান অথবা প্রমাণ সাইজের প্রমাণ সাইজ হাতের পূর্ণ চার অঞ্জলি চাউল অর্থাৎ এটা আড়াই কেজি হবে আর কি আদাসা গমের ফেতরা দেওয়ার বিধান মহানবী সাল্লামের যুগে ছিল না এ এখন আমাদের বাংলাদেশ সরকার হিসাব করে দেওয়া দিচ্ছে কি আদাসা বা আদাসা গম হিসাব করে বর্তমানে সর্বনিম্ন একশো পনেরো টাকা রেট করে তারা রেডিও টিভিতে ফলাও করে প্রচার করতেছে তা আমরা কি একশো পনেরো টাকা দেব না রাসুল সাল্লামের সহি সুন্না মোতাবেক সুন্না মোতাবেক আমল করতে গিয়ে আড়াই কেজি বা একশা পরিমাণ দেব কোনটা অবশ্যই আমাদেরকে সাহাবাই কেরামের আমলের উপরে আল্লাহ রাসুলের হুকুমের উপরে আমল করতে হবে আপনি আমি গবেষণা করে অর্ধসা মূল্যের বিবেচনায় করে নিয়ে এসে সেটাকে কম দেওয়া এটা শুধুমাত্র গরিবদেরকে ঠকানো ছাড়া অন্য কিছু নয় রাসুসালামের যুগে মদিনায় গম ছিল না মোয়াবিয়া রাজি আল্লাহ তালু এর যুগে সিরিয়ার গম মদিনায় আমদানি হলে মূল্যের বিবেচনায় তিনি গমে অর্ধসা ফিতরাত দিতে বলেন খ্যাতনামা সাহাবি আবু সাহিদ কুদরি সহ অন্যান্য সাহাবি মোয়াবিয়া এর এই ইস্তেহাদি সিদ্ধান্ত অমান্য করেন যদিও মোয়াবিয়া একজন শ্রেষ্ঠ সাহাবি ছিলেন কাতিবে হয়েছিলেন তিনি সিরিয়া প্রদেশ থেকে আসে বর্তমানে যেটা সিরিয়া সেখান থেকে মদিনায় এসে তিনি বললেন যে এই গমের মূল্য বেশি অর্ধ অর্ধসা দিতে হবে সঙ্গে সঙ্গে আবু সাইদ কুদরি বললেন যে আপনার এই সিদ্ধান্ত আমরা মানি না আমি সেটাই দেবো যা আল্লাহ রাসুল যুগে আমরা প্রদান করতাম এবং রাসুল সাল্লামের নির্দেশ এবং প্রথম যুগের আমলের উপরে কায়েম থাকেন তিনি কে থাকলেন একজন সাবিদ ওই আল্লাহ রাসুলের যুগের আমলের উপরেই কায়েম থাকলেন আবু সাইদ খুদিনী রাজা আল্লাহ বলেন যখন রাসুল্লাহাম আমাদের মাঝে ছিলেন তখন আমরা প্রত্যেক ছোট বড় স্বাধীন কৃতদাসদের পক্ষ থেকে একসা পনির একসা জব একসা খেজুর অথবা একসা কিশমিশ ফিতরা হিসেবে প্রদান করতাম অতঃপর একতা মোয়াবিয়া বিন আবু সুফিয়ান হজ অথবা ওমরা উপলক্ষে মদিনায় এলেন সেই সময় তিনি মসজিদের মিম্বরে দাঁড়িয়ে কুদবা দেওয়ার সময় লোকদের উদ্দেশ্যে বলেন আমি মনে করি সিরিয়ার অর্ধশা গম এক শাক খেজুরের সমান মানে তিনি মূল্যের বিবেচনায় মদিনার গমের চাইতে সিরিয়ার গমের মূল্যটাকে বেশি ধরলেন তাই তিনি অর্ধশা বানিয়ে দিলেন ফলে জনগণ তার মত গ্রহণ করলো ঠিক আছে গ্রহণ করুক আবু সাহিদ বলেন কিন্তু সেই পরিমাণ খাদ্যই আজীবন প্রদান করব যে পরিমাণ আমি পূর্বে প্রদান করতাম তার মানে সাথে সাথে সেখানে প্রতিবাদ করা হয়েছে উপরের আলোচনা থেকে প্রতীয়মান হলো যে ধনী গরিব ছোট বড় স্বাধীন কৃতদাস প্রত্যেকের জন্য একসা পরিমাণ ফেতরা প্রদান করতে হবে ফেতরার জন্য নিসাব পরিমাণ সম্পদ থাকা শর্ত নয় আনাবদের নিকটে নিসাব পরিমাণ সম্পদ থাকা শর্ত মানে জাকাতের যে শর্ত সেই শর্ত তারা ফেতরা ফেতরার সাথে লেগে দিয়েছে আসলে এটা ঠিক নয় আর সম্পদ বেশি থাকলে ফেতরা বেশি দিতে হবে এমনটি নয় ঈদের সালাতের উদ্দেশ্যে বের হওয়ার আগেই ফেতরা আদায় করতে হবে ফেতরা আদায় করতে হবে কখন ঈদের সালাতে বের হওয়ার পূর্বে আপনি মনে করবেন আমি সালাত আদায় করে আসি পরে আসি তারপরে আমি সর্দারের নিকটে বা আমি নিজে নিজে কি করব বন্টন করবো তা হবে না ঈদের সালাতে বের হওয়ার পূর্বে ফেতরাকে আপনার আদায় করে দিতে হবে মহানবী লোকদেরকে ঈদের সালাতের জন্য বের হওয়ার আগেই ফেতরা আদায় করার হুকুম দিতেন মহানবী সাল্লাম নিজেই হুকুম দিতেন ইবনি উমর রাজি বলেন নবী সাল্লাম লোকদেরকে নবীলাম লোকদেরকে ঈদের সালাতের জন্য বের হওয়ার আগেই ফিতরা আদায়ের হুকুম দিয়েছেন অন্যত্র রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি সালাতের আগে আদায় করে তার ফিতরা কবুল হয় আর যে তার সালাতের পরে আদায় করে তার সে ফিতরা সাধারণ সাদাকা হিসেবে গণ্য হয় ঈদের সালাতের পরে দিলে সেটা সাধারণ সাদাকা হবে জাকাতুল ফিতর হিসেবে আদায় করা যাবে না